الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم দেশ এবং দেশের বাহির থেকে যারা এম এস ডট টিভি সৌজন্যে আজকের এই বিশেষ প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মহরম মাসের তাৎপর্য এবং এই মাসটিতে আমাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে মহরম মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি মাস আরবি বর্ষের প্রথম মাস হচ্ছে মহরম মাস আল্লাহ সুবাহানাহতালা পবিত্র কোরআনুল করিমের সুরায় তাওবার ছত্রিশ নং আয়তে ইরশাদ করেন আউজুবিল্লাহ মিনা শয়তান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের নিকটে মাসের গণনা হচ্ছে বারোটি মাস এই বারোটি মাস আল্লাহ সুবাহ কিতাবে নির্ধারিত যেদিনে এই আসমান জমিন সৃষ্টি করেছেন এই বারোটি মাসের অন্যতম একটি মাস হচ্ছে মহারম মাস মহরম মাসের তাৎপর্য ও গুরুত্ব এতটাই বেশি যে এই মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আপনার আমার জন্য করণীয় নির্ধারণ করে দিয়েছেন যদিও এই মাসটিতে নির্দিষ্ট আকারে কিছু আবাদত করার বিশেষ পন্থা বিশেষ নামাজের কথা বিভিন্নভাবে উদযাপন করার কথা সমাজে প্রচলিত রয়েছে সহি মুসলিমের এক হাজার একশত তিরিশটি নং হাদিসে আমরা দেখতে পাই কলা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম আব্দুল সিয়ামি বা আদা রমাদান শাহরুল্লাহিল মাহরম রমাদানুল মুবারক মাসের পরবর্তীতে উত্তম রোজা হচ্ছে এই আল্লাহ সুবাহান তালার মহরম মাসে রোজা রাখা এজন্য এই মাসটিতে আমরা রোজা রাখব বিশেষ করে এই মাসের যে কোনো সময়ে রোজা রাখা যেতে পারে তবে মহারম মাসের দশ তারিখে রোজার ব্যাপারে অত্যাধিক গুরুত্ব হাদিসের মধ্যে রয়েছে সহি মুসলিমের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিসেই আমরা দেখতে পাই কলা রসুল্লাহ আল্লাহ নবী আলী সাল্লাম ইসাদ করেন আশুরার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহ সুবাহ নিকটে আশাবাদী যে এই রোজার কারণে পেছনের এবং সামনের এক বছরের গুণা আল্লাহ রবুল্লা আলমী মাফ করে দেবেন হামদিহি বিহামদিহি সুবাহানুল্লাহিল আদিম এই জন্য আমরা মহারম মাসের দশ তারিখ তথা আশুরার দিনে আমরা রোজা রাখব ইবনে মাজার এক হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিসে আমরা ঐতিহাসিক একটি প্রেক্ষাপট আমরা দেখতে পাই যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন তো মদিনায় আসার পরে দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখছে এই আশুরার দিনে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাদেরকে বললেন তোমরা কেন রোজা রাখছো তারা বলল যে আমরা এই দিনটিতে রোজা রাখি কারণ আমাদের নবী হজরত মুসা আলহি সালাতু আসসালাম এই দিনটিতে বনি ইসরায়েল সহ লোহিত সাগর পাড়ি দিয়েছেন ফেরাউন এবং তার বাহিনীকে এই লোহিত সাগরে এই দিনটিতে নিমজ্জিত করে দেওয়া হয়েছে তো এর সুক্রিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম দেরতহীন কণ্ঠে ঘোষণা করলেন নাহনু আহকু বি মুসা মিঙ্কুম আমরা তো তোমাদের তুলনায় মুসা আলাহি সাল্লাতামকে অনুসরণ করার অধিক উপযুক্ত সুতরাং এই দিনে রোজার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম এই হাদিস থেকে ইঙ্গিত পাওয়া গেল তবে তাদের আমলের সাথে একটু ব্যবধান করার জন্য আল্লাহ রসুল বলেছেন এ ব্যাপারে সহিবনে খোজাইমার দুই হাজার পঁচানব্বই নম্বর হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন সুমু আশুরা ওয়ালিফু ফিহাল ইয়াহুদ তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং এতে ইয়াহুদিদের সাথে তোমরা বিরোধ করো ও সুমু কবলাহু ইয়াওমান অবাদাহু ইয়মান তোমরা আশুরার দিনে একটি রোজা রাখো অথবা তার আগে বা তার পরে একটি রোজা রাখার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন এই জন্য আমরা আশুরার একটি আশুরার দিনে একটি রোজা রাখবো এবং তার সাথে আগে অথবা পরে আরেকটি রোজা মিলিয়ে নিব এভাবে আমরা আশুরার দিনের তাৎপর্য জেনে আমরা এই রোজার মাধ্যমে আশুরা তথা মহারমের দশ তারিখ রোজার মাধ্যমে আমরা উদযাপন করতে পারি দর্শক বন্ধুরা এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে বহু কুসংস্কার রয়েছে বিশেষ করে শিয়া শিয়া সম্প্রদায় তারা এই দিনটিকে সামনে রেখে যে কারবালা ওই ইতিহাসকে তারা সামনে টেনে এনে আশুরাকে শুধু কারবালার সাথে সম্পৃক্ত করে দেয় কারবালার ঘটনার সাদাম হুসাইন রদি আল্লাহ তালাহুর শাহাদতের ঘটনাকেই তারা শুধুমাত্র এই আশুরার দিনের সাথে সম্পৃক্ত করে এমনটি নয় আশুরা মানেই কারবালা নয় আশুরা মানেই পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক সবগুলো ঘটনাই নয় সবগুলো ঘটনার ব্যাপারেই সহি কোনো বর্ণনা পাওয়া যায় না দর্শক বন্ধুরা এই দিনে তারা যে সকল কুসংস্কার এবং যে সকল বেদাঁত যেই সকল কাজগুলো করে থাকে এই কাজগুলো কখনোই ইসলাম সমর্থন করতে পারে না পারে না এ ব্যাপারে বোখারি শরীফের এক হাজার দুইশত সাতানব্বই নম্বর হাদিস আমরা দেখতে পাই কলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম লাইসা মিন্না দরাবাল হুদুদা ও সকল জিউবা ও দাবিদাওয়াল জাহিলিয়া আল্লাহ রসুল বলেছেন সে আমার উম্মত হতে পারে না যে মুখে আঘাত করে গালে আঘাত করে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলদের মতো হাঁকডাক করতে থাকে তারা কখনোই আমার উন্মত হতে পারে না এজন্য তাদের সেই সকল কুসংস্কারগুলো ইসলাম কখনোই সমর্থন করতে পারে না এবং আমরাও সেগুলো সমর্থন করব না এবং এই দিনটিকে ঘিরে যেন আমরা অতিরিক্ত কোনো কাজ আমরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত না করি আল্লাহ সুবাহানাহু তালা আপনাকে আমাকে রক্ষা করব এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি এম এস ডট টিভি সত্য ও সুন্দরের সাথে আমাদের পথ চলা